ତରଭା ଥାନା ପରିସରରେ ଆମ ପୋଲିସ ଆନୁକୂଲ୍ୟରେ ମେଗା ରକ୍ତଦାନ ଶିବିର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି ସୁବର୍ଣ୍ଣପୁର ଏସ୍ପି ଅମରେଶ ପଣ୍ଡା ରକ୍ତଦାନ ଶିବିରର ଶୁଭ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ ଏହି ଶିବିରରେ ମୋଟ ଶହେ ଏକୋଇଶ ୟୁନିଟ୍ ରକ୍ତ ସଂଗ୍ରହ ହୋଇଥିଲା ଆଜିର ଏହି ରକ୍ତଦାନ ଶିବିରରେ ତରଭା ଡ୍ରାଇଭର ସଂଘ ମାରବାଡ଼ି ଯୁବା ମଞ୍ଚ ମାହେଶ୍ୱରୀ ସଂଗଠନ Sai foundation Sahara India police କର୍ମଚାରୀ ତରଭା ବ୍ଲକ ଓ ଏନ୍ଏସି ଅଞ୍ଚଳର ଅନେକ ସାମାଜିକ ଅନୁଷ୍ଠାନ ଓ ସ୍ୱେଚ୍ଛାକୃତ ରକ୍ତଦାତା ସାମିଲ ହୋଇ ରକ୍ତଦାନ କରିଥିଲେ ତରଭା ଥାନା ଆଇଆଇସି ସୁବ୍ରତ କୁମାର ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଏହି ଶିବିର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଏହି ଶିବିରରେ ଲକ୍ଷ ଠାରୁ ଅଧିକ ୟୁନିଟ୍ ରକ୍ତ ସଂଗୃହୀତ ହୋଇଥିବାରୁ ଶ୍ରୀ ପାଣିଗ୍ରାହୀ ସମସ୍ତ ରକ୍ତଦାତା ଓ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜ୍ଞାପନ କରିଥିଲେ ତରଭା ଥାନାର ସମସ୍ତ କର୍ମଚାରୀଙ୍କ ସହଯୋଗରେ ଶିବିରଟି ସୁଚାରୁ ରୂପେ ସମ୍ପାଦିତ ହୋଇଥିଲା ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ପ୍ରୟାସ କ୍ରମେ ଏବଂ ଓଡ଼ିଶା ପୋଲିସ ଆମର ପ୍ରାୟ ତିନି ବର୍ଷ ହେଲା এই যে অভিযান আরম্ভ করেছি যে রক্তদান মহতদান এবং জনসাধারণকে এটি আমি অঙ্গাঙ্গী ভাবে জড়িত করবু বিকজ জনসাধারণ সাহায্য বিনা এই প্রোগ্রাম আদৌ সকসেসফুল হব না এণু আমি জনসাধারণ সাহায্য সহযোগ ক্রমে এই যে রক্তদান শিবির আয়োজন করুছু এবং এই যে ব্লড ডোনেসন ক্যাম্প গুড়াক আমি হেলথ ডিপার্টমেন্টর ভরপুর সাহায্য সহযোগ মিলুছে এবং যে জায়গায় আমি করুছু সেই লোকালিটির আমার যুবক সংগঠন আমার মারওয়াড়ি যুবমঞ্চ কহতু আমার সামাজিক সংগঠন যেতে অনেক সমাজের বিভিন্ন উন্নতিমূলক কার্যরে নিজকে লগাই সে আমি ভরপুর সাহায্য সহযোগ করছেন আশা রাখুছি যে ভবিষ্যতের মধ্যে সে আমি এই ବ୍ଲଡ୍ ଡୋନେସନ୍ କ୍ୟାମ୍ପ ଗୁଡ଼ା ମାଧ୍ୟମରେ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରିବେ ରକ୍ତର ଅଭାବ ଆମକୁ ଆମ ଜିଲ୍ଲାରେ ଆଦୌ ହେବ ନାହିଁ ଏବଂ ଯେକୌଣସି ଏମର୍ଜେନ୍ସି ସିଚୁଏସନ୍କୁ ଆମେ ତା'ର ରକ୍ତର ଆବଶ୍ୟକତାକୁ ପୂରଣ କରିପାରିବା ধন্যবাদ